আঁচিল হোক বা কোঁচকানো ত্বক অতি দ্রুত মিলিয়ে দেবে এই অতি সহজলভ্য উদ্ভিদটি আমরা আঁচিল বলিরেখা বা কোঁচকানো ত্বক দূর করার জন্য অনেক কিছু করে থাকি আবার অনেক কিছু করতেও প্রস্তুত আপনাকে সত্যি অনেক কিছু করার কোনো প্রয়োজনই নেই সহজ ঘরোয়া সমাধান রয়েছে এবং সেটা সম্পূর্ণরূপেই আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত উপায় বা পদ্ধতি যে ভেষজ উদ্ভিদটি আমরা এক্ষেত্রে ব্যবহার করব এই উদ্ভিদ অর্শ বাত কোমর ব্যথা অনিদ্রা বা ঘুমের সমস্যা পেটের গ্যাস চোখের সমস্যা জন্ডিস মাইগ্রেন বা মাথা ব্যথা প্রভৃতি গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা বা রোগব্যাধি নিরাময় করতে সক্ষম এবং এই সম্বন্ধে যাই হোক এই অমৃত সমান উদ্ভিদটির নাম আমরুল অনেকে আমরুল শাক বলেও চেনেন বাংলা নাম আমরুল আয়ুর্বেদের ভাষায় তথা সংস্কৃতে নাম হলো চাঙ্গেরি ইংরেজিতে ইন্ডিয়ান সোরেল এবং এর বৈজ্ঞানিক নাম বা সাইন্টিফিক নেম হলো অক্সালিস কর্নিকুলাটা গ্রামে হোক বা শহরে বাড়ির আনাচে কানাচে বাগানে পতিত জমিতে প্রায় সর্বত্রই জন্মে থাকে এই উদ্ভিদ ভাবতে সত্যি অবাক লাগে যে এত সহজলভ্য এক ভেষজ উদ্ভিদ কিন্তু তার এত রকমের উপকারিতা যাই হোক এই ভিডিওটিতে আমরা দুটি সমস্যার সমাধানের ক্ষেত্রে এই আমরুলের প্রয়োগ পদ্ধতির কথা বলবো খুব সংক্ষেপেই বলবো সুতরাং ছোট্ট ভিডিওটি কোনো কারণে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওই দেখা প্রয়োজন সম্পূর্ণ তথ্য জানতে হলে প্রথমেই বলবো আঁচিল দূর করতে কিভাবে আমরুল প্রয়োগ করতে হবে শুধু মুখের আঁচিল নয় শরীরের যে কোনো স্থানের আঁচিলই দূর হবে অর্থাৎ মিলিয়ে যাবে এই ঘরোয়া চিকিৎসায় আঁচিল দূর করার অনেক রকম ঘরোয়া উপায় থাকলেও সবগুলি মুখের আঁচিলের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না কারণ আঁচিল দূর হলেও মুখে দাগ থেকে যেতে পারে কিন্তু আমরুল প্রয়োগ করলে মুখে কোনো দাগ বা চিহ্ন থাকার সম্ভাবনা থাকে না আঁচিল এমনভাবে মিলিয়ে যায় পরে তার কোনো চিহ্নই থাকে না কিভাবে আমরুল প্রয়োগ করতে হবে জেনে নিন আমরুলের পাতা থেঁতো করে কিছুটা রস বের করে নিতে হবে আপনার প্রয়োজন মতো পরিমাণে নেবেন তা সে এক চামচ বা আধ চামচ বা কয়েক ফোঁটাও হতে পারে একটি বা দুটি আঁচিলের জন্য একবার প্রয়োগ করতে কয়েক ফোঁটাই যথেষ্ট এই রসে সমপরিমাণ খাঁটি নারকেল তেল মেশাতে হবে খাঁটি নারকেল তেল বলতে যে নারকেল তেল যে নারকেল তেলে অন্য কোনো উপাদান যোগ করা হয়নি এবং যে তেল ঠান্ডায় জমে যায় সেটি হচ্ছে খাঁটি নারকেল তেল খাঁটি নারকেল তেল বাজারে পাবেন বিভিন্ন কোম্পানির খাঁটি নারকেল তেল পাওয়া যায় এই মিশ্রণটি অর্থাৎ আমরুরের রস এবং নারকেল তেলের মিশ্রণটি আঁচিলে প্রয়োগ করতে হবে বা লাগাতে হবে দিনে দুবারই যথেষ্ট এভাবে একটানা কয়েকদিন প্রয়োগ করলেই আঁচিল মিলিয়ে যাবে এ তো গেল আঁচিলের চিকিৎসা এবার বলবো ত্বকের বা চামড়ার বলিরেখা বা কোঁচকানো ত্বক দূর করতে কিভাবে আমরুল প্রয়োগ করতে হবে যাই হোক আসুন জেনে নিই ত্বক থেকে বয়সের ছাপ তথা বলিরেখা দূর করতে কিভাবে আমরুল প্রয়োগ করতে হয় আমরা সাধারণত মুখমণ্ডল এবং গলার ত্বকের বলিরেখা দূর করতে এরকম অ্যান্ডোরিঙ্কিলস মেডিসিন প্রয়োগ করে থাকি তবে মুখমণ্ডল গলা ছাড়াও আপনি প্রয়োজন হলে এটি হাতেও প্রয়োগ করতে পারেন প্রয়োগ পদ্ধতি জেনে নিন কিছুটা আমরুল থেঁতো করে কোনো সুতির কাপড়ে ছেঁকে রস বের করে নিন এক চামচের মতো রস হলেই চলবে অবশ্য প্রয়োজনে বেশিও নিতে পারেন তবে দু চামচের বেশি প্রয়োজন হবার কথা নয় আমরুলের এই রসে সাদা বা শ্বেত চন্দনের গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে আমরুলের রসের পরিমাণ অনুসারে চন্দনের গুঁড়ো নেবেন চন্দনের পাউডার বা গুঁড়ো বাজারেই পাবেন তবে দেখে নিতে হবে ভেজালের সম্ভাবনা প্রবল এই পেস্ট আপনার মুখমণ্ডলে প্রয়োজনে গলায় ধীরে ধীরে ম্যাসাজ করতে হবে তবে বেশি চাপ দিয়ে নয় ধীরে এবং আলতোভাবে মোটামুটি আট থেকে দশ মিনিট ধরে এভাবে ম্যাসাজ করবেন তারপর আরও মিনিট পাঁচেক অপেক্ষা করে ঈষদুষ্ণ জলে হালকাভাবে ঘষে পেস্ট তুলে ফেলতে হবে বেশি গরম জলে নয় কিন্তু একেবারে ইষদুষ্ণ জলে এভাবে একটানা সপ্তাহ দুয়েক করতেই হবে অবশ্য আপনার বলিরেখার অবস্থার উপর নির্ভর করছে এর সময়কাল একটু বেশি সময়ও লাগতে পারে তবে একটু ধৈর্য ধরে এটি ব্যবহার করলে অবশ্যই আপনার ত্বকের বলিরেখা মিলিয়ে যাবে এবং ত্বক হবে শিশুর মতো